হ্যালো বন্ধুরা আমার গজলটি ভালো লাগলে আমাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নামাজ me ফজর কাটে ঘুমের ঘরে জহর কাজে কাজে আসর কাটে খেলায় ধুলায় মাগরি মাঝে মাঝে এসা আমাকে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পারো পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে নামাজকে বলো uh -huh. তাকে বলো আমার নামাজ আছে প্রভুর হুকুম মানো ভাই থাকো তুমি যে সময় 熊猫。